আট পাঁচ এক গুণে পাঁচ পাঁচ দুই গুণে দশ পাঁচ তিন গুণে পনেরো পাঁচ চার গুণে বিশ পাঁচ পাঁচ গুণে পঁচিশ পাঁচ ছয় গুণে ত্রিশ পাঁচ সাত গুণে পঁয়ত্রিশ পাঁচ আট গুণে চল্লিশ পাঁচ নয় গুণে পঁয়তাল্লিশ পাঁচ দশ গুণে পঞ্চাশ